আমার নবী রহমতুল্লিল আলমিন উম্মতকে বারবার সতর্ক করছেন খবরদার খবরদার তোমরা রিলেটিভ রাইটস তোমরা রক্ষা করবে আত্মীয়তার অধিকার তোমরা রক্ষা করবে আমার রাসুল হাদিসের মধ্যে বলেন হজরতে আবু হুরাইরা রাদি আল্লাহ তালানহু আমার নবীর মুখ থেকে হাদিসটি শুনে উম্মতের জন্য উপহার দিলেন আর নবী হুরাইরাতা রাদি আল্লাহ তালানহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا من أنسابكم আমার রাসুল বলেন তোমরা তোমাদের বংশ পরম্পরা বংশ সিলসিলা তোমরা মনে রাখবে মুখস্থ রাখবে তোমাদের বংশের শিকর বংশের শাখা পোশাকা কোথায় আছে কে কে আছে সেগুলো তোমরা মনে মেধার ভিতরে তোমরা সব সংরক্ষণ করে রাখবে মুখস্থ করে রাখবে কেন কেন আমার রাসুল বলে দিলেন মা তাসেলোনা বিহি আরাহামাকুম কারণ তোমাদের বংশ সিলসিলা যদি মনে থাকে আত্মীয়তার কার সাথে কি আত্মীয়ত সেটা যদি তোমরা জেনে রাখো তাহলে সেটা তোমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে আমার রাসুল বলেন উম্মতকে সতর্ক করে বলেন যদি তোমরা আত্মীয়তা রক্ষা করো আত্মীয়তার বন্ধন রক্ষা করো ভাই বোন খালা ফুপির খবর যদি নাও সাসার খবর যদি নাও আমার রাসুল বলেন তোমাদের জন্য আমার উম্মত নর নারীর জন্য তিনটা পুরস্কার কয়টা কয়টা পুরস্কার তিনটা পুরস্কার আপনাদের প্রয়োজন আছে কি নাই বলবো প্রয়োজন আছে না নাই অনেক বড় পুরস্কার যেই পুরস্কারের জন্য আমরা জীবন শেষ করতে পাচ্ছি না আমার রাসুল বলেন তিনটা পৃথিবীতে বড় পুরস্কার যদি পেতে চাও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো আত্মীয়ের সাথে তোমরা ভালো আচরণ করো এক নম্বর পুরস্কার হলো আহালি আত্মীয়তার সম্পর্ক তোমাদের পরিবারে পরস্পর দয়া সৃষ্টি করবে পরিবারের মধ্যে সহানুভূতি সৃষ্টি করবে প্রেম সৃষ্টি করবে সম্প্রীতি সৃষ্টি করবে দূরত্ব কমিয়ে দেবে এটা হচ্ছে অনেক বড় নিয়ামত মহা নিয়ামত যেটা মানুষ চেষ্টা করে পাই না আমার রাসুল বলেন তোমরা আত্মীয়তার সম্পর্ক সুসম্পর্ক রাখবে তোমাদের পরস্পর ভালোবাসা সৃষ্টি হবে মোহাব্বত সৃষ্টি হবে দয়া সৃষ্টি হবে যেই মোহাব্বতের দাম কোটি টাকার চেয়েও বেশি জোরে বলুন না সব হ্যাঁ মোহাব্বত টাকা দিয়ে করা যায় মোহাব্বত আল্লাহর দান আমার রাসুল বলেন আত্মীয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখুন সেখানে মোহাব্বত পাইদা করে দেবেন কে মোহাম্মদুর রসুল দুই নম্বর পুরস্কার হল আমার রাসুল বলেন মাসারাতুন ফিল্মা তুমি ধনী হওয়ার জন্য রাত দিন পরিশ্রম করছ ধনী হতে পারছ না আমার রাসুল বলেন আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখো মাল ওয়ালা করে দেবেন আল্লাহ ধন সম্পদশালী করে দিবেন আল্লাহ আমার রাসুল বলেন আত্মীয়ের সাথে সদ্ব্যবহার করো মাল দৌলতের মালিক আমার আল্লাহ বানিয়ে দিবেন লাখপতি কোটিপতি করে দিবেন আল্লাহ সারাদিন চব্বিশ ঘন্টা চেষ্টা করতেছ মাল সম্পদওয়ালা হতে পারতেছ না আত্মীয়র খবর নাও তুমি কিছুদিন পরে ধন সম্পদের মালিক হয়ে যাবা যদি বলুন না হান আল্লাহ তিন নম্বর হল যেটা সবচেয়ে দামি আমাদের হায়াত আমাদের জীবন আমাদের জীবনের এক সেকেন্ডের কত দাম যারা লাইফ সাপোর্টে থাকে আইসিইউতে যারা থাকে তারা জানে এক মিনিট মানুষের জীবনের কত দাম এক ঘন্টা জীবনের কত দাম এক ঘন্টা যদি লাইফ সাপোর্টে থাকে কত হাজার লক্ষ টাকা বিল এসে যায় তখন মানুষের জীবনের মূল্যটা মানুষ বুঝতে পারে বিপদে পড়লে মানুষ বুঝতে পারে আমার রাসুল বলেন আত্মীয়ের সাথে তুমি সুসম্পর্ক রেখেছ ভালো আচরণ করেছ সদ ব্যবহার করেছ আমার রাসুল বলেন মানসাতুন ফিল আসরে আল্লাহ রব্বুর আলমিন তোমার হায়াত বাড়িয়ে দেবে আমরা পৃথিবীতে বেশি দিন বাঁচতে চাই কি চাই না সবাই চায় কারণ পৃথিবীতে আপনি একদিন যদি বেঁচে থাকেন তাহলে একদিনে আপনি পাঁচ ভক্ত নামাজ পড়লেন সুন্নত পড়লেন নফল পড়লেন মানুষের সাথে হাস্যমুখে কথা বললেন দান সৎকা করলেন হ্যাঁ জিকির আস্কার করলেন দরুদ পড়লেন আপনার একদিনের আমল আপনার নেকির ফল্লাকে বারিক ভারী করে আপনি জান্নাতি হতে পারতেন আওয়াজ দিয়ে বলুন সুবহান আল্লাহ